আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু বেকার ভাইদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে একমি কোম্পানি রিসেন্টলি তাদের একটি জব সার্কুলার দিয়েছে work in interview MPO MPO পদের জন্য অর্থাৎ মেডিকেল প্রমোশন অফিসার কি রেসপন্সিবিলিটিস অর্থাৎ জব রেসপন্সিবিলিটি হচ্ছে visit doctor health care professional অর্থাৎ ডাক্তার ভিজিট করতে হবে এবং company product and generate prescription কোম্পানির প্রোডাক্ট আপনাকে বিক্রয় করতে হবে ডাক্তার ভিজিট করতে হবে এবং যে প্রেসক্রিপশনগুলো ডাক্তার লিখে আপনারা অনেকেই ইতিমধ্যে হয়তো দেখেছেন কোনো ডাক হসপিটাল বা ক্লিনিকে গেলে অনেক ভাইয়েরা এসে আপনাদের প্রেসক্রিপশনটা ছবি তুলে নেয় এই কাজটা আপনাকে করতে হবে visit pharmacies for collecting order to achieve sales target assigned by to by the company অর্থাৎ আপনাকে সেলসের একটা টার্গেট দেওয়া হবে আপনাকে ফার্মেসিতে যেতে হবে এবং অর্ডার কালেক্ট করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আচ্ছা এই পদের জন্য আপনাকে কি কি যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে মাস্টার্স অনার্স অর্থাৎ মাস্টার্স অথবা honours in any discipline or BSc from any government approved university অর্থাৎ আপনাকে মাস্টার্স এবং অনার্স পাস হতে হবে হলে আপনি অথবা হচ্ছে বিএসসি যে কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে আপনাকে বিএসসি কমপ্লিট করতে হবে three years pass course Fazil with science background up to HSC level যারা তিন বছরের পাস করে অর্থাৎ ডিগ্রি পাস করেছেন অথবা ফাজিল পাস করেছেন সাথে আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে up to HSC level HSC লেভেলে আপনাকে অবশ্যই সায়েন্স থাকতে হবে education may be relaxed minimum graduate for relevant job experience candidate willing to work anywhere in Bangladesh and must be able to ride motorcycle আপনাকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এজ উইথিন টোয়েন্টি টু অর্থাৎ বত্রিশ বছর বয়স হতে হবে আচ্ছা ইন্টারভিউ এবং interview date time and location for corporate office বাইশ জানুয়ারি টু ছাব্বিশ জানুয়ারি দুই সানডে টু থার্সডে কোট ডিলা একমি এক বাই চার কল্যাণপুর মিরপুর রোড ঢাকা বারোশো সাত ফর রিজিওনাল সেলস অফিস আর খুলনাতে অষ্টাত্তর উনআশি ছোট বয়রা বয়রা বাজার নেয়ার সুন্দরবন কুরিয়ার সার্ভিস খুলনা এখানে আপনার সতেরো জানুয়ারি তেইশ আচ্ছা যশোরে লোক নিয়োগ দিবে এইচ নম্বর একশো ছাব্বিশ কিসমত নোয়াপাড়া মাগুরা রোড সদর যশোর ফরিদপুরে সাতাশ উনিশ দুই মোল্লাবাড়ি রোড গোলচমট ফরিদপুর ফরিদপুরে লোক নিয়োগ দিবে একুশ তারিখে রংপুরে লোক নিয়োগ দিবে সতেরো তারিখে বগুড়াতে লোক নিয়োগ দিবে উনিশ তারিখে রাজশাহীতে একুশ তারিখে এবং ময়মনসিংহ তেইশ তারিখে আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় কোন সময় আপনাকে ইন্টারভিউ নিবে অর্থাৎ লোক নিয়োগ দিবে অর্থাৎ আপনাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে টিকলে আপনার চাকরি হতে পারে সো বন্ধুরা হয়তো আমি আপনাদেরকে তেমন গুছিয়ে বলতে পারিনি তারপরেও যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দিবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত